আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমি Sabuj Mahmud Sabuj electronics engineering works and technical training centre এক নং সাইটনল থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি হচ্ছে একটি মাইক্রোডস দেখতে পাচ্ছেন একটি মাইক্রোডস সাউন্ড সিস্টেম চাইনিজ একটি মাইক্রোফোন সাউন্ড সিস্টেম তো এটা চার্জও হচ্ছে না চলছে না তো আমরা এটাকে এখন রিপেয়ারিং করব যারা রিপেয়ারিংগুলি টেকনিক্যাল শিখতে চান তো আমাদের ভিডিওতে চোখ রাখুন অবশ্যই আমাদের ফেসবুক পেজও পেজও চোখ রাখুন যাতে করে আপনারা এই কাজগুলি সহজে শিখতে পারেন ঘরে নিজেরাই বসে কাজগুলি করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কেন চার্জ হচ্ছে না এটার মডেল হচ্ছে মাইক্রোডস উনিশ আশি অর্থাৎ নাইনটিন আর এইটটি নাইনটিন তো এটাকে আমি এখন খুলে নেব আপনাদেরকে আমি দেখাবো ধরনের করতে গেলে করে কোনো লাগিয়ে দেয় সেটা অতটা টিকসইযুক্ত নয় প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে চান আমাদের সবজি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস চলে আসুন প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে নিজের জীবিকা অর্জন করুন